যখন আমাদের ইয়াংরা দেখবেন অনেক ইয়াংরা আছে মেধাবী যুবক খুব ভালো ব্রেইন পড়ালেখা করে না বাবা একটা হুন্ডা কিনে দিয়েছে খালি টোটো করে কোম্পানির মধ্যে ঘুরে বেড়ায় সারাদিন মোবাইল টিপে তো যখন আঙ্কেলদের সঙ্গে সাক্ষাৎ হয় মুরব্বীদের সঙ্গে মুরব্বীরা বলে ভাই বাবা তুমি কত ভালো ছেলে এত মেধাবী ছেলে তুমি কি সব করছো আউল ফল কাজ এক্স্যাক্টলি কমের লোকেরা বললো সালেহ তোমাকে আমরা অনেক ভালো ভেবেছিলাম তোমাকে নিয়ে আমাদের অনেক স্বপ্ন ছিল তুমি কিছু ভালো একটা করবা তুমি কি শুরু করলা এসব পাগলামি কোরআনে আল্লাহ কথা বলেছেন কলু ইয়া মা মিম্মা ইলাইহি লোকেরা বলল সালেহ তোমাকে নিয়ে আমরা অনেক আশা করেছিলাম তোমাকে নিয়ে অনেক স্বপ্ন আমাদের ছিল এই পাগলামি তুমি কই থেকে পাইলা একমাত্র আল্লাহ ইবাদত করতে হবে এতগুলো মূর্তি আছে আমরা কি করবো এইসব আমার আব্বা আমার দাদা সবাই এই মূর্তির পূজা করেছে তুমি মিয়া থেকে আসে কি করতেছো এইসব এটা বাপ দাদার ধর্ম আমাদের তোমার মতো একটা ছেলের কথা বাপ দাদার ধর্ম ছেড়ে দিব আর না আবুদা মা আবুদা আবা না আমার আব্বা আমার আম্মা আমার বাবা দাদা যে জিনিসের পূজা করতো তোমার কথা আমার ছেড়ে দিব এটা ইটস কোয়াইট ইম্পসিবল এটা হতেই পারে না ওয়াইন্নানা লাফি শাকিম মিম্মা তাদউনা ইলাইহি মুরিব বরং তোমরা আমাকে বিশ্বাস করি আমরা তোমাকে বিশ্বাস করি না কলু ইন্নামা আংতা মিনাল মুসাহারিন তারা বললো সালে তোমার ভেতরে কোনো স্পেশালিটি নাই তুমি একটা জাদুকর নাহদুবিল্লা পড়া তুমি একটা জাদুকর তুমি জাদুকর তোমার কথার কোনো বিশ্বাস আমরা করতে পারি না এখন একটা মজার ঘটনায় আসেন সবাই এখানে আছেন তো সবাই শুনছে তো আমাকে আমার কথা বুঝতে কোনো সমস্যা হয় আপনাদের কোনো সমস্যা হয় আমি যখন বলবো যে কে দিয়েছে থেকে দিয়েছে একটু ইঙ্গিত করলে আমাকে উত্তর দিবে অনেক মুসলিম দুই একজন ঘুমায় খালি আপনার রিপ্লাই করে তাদের ঘুমটা ভেঙে যায় কথা বুঝতে পেরেছেন আর আল্লাহর নাম যদি আপনি উচ্চ স্বরে উচ্চ কণ্ঠে পড়েন আপনার সম্মানটাকে বাড়িয়ে দিবে কে বলেন না কে এটা আল্লাহর ঘর এখানে আল্লাহর গোলামি করার জন্য আমরা এসেছি পুরো সপ্তাহ কোথায় কি করছি ডাজ ম্যাটার আল্লাহর ঘরে আসছি যতক্ষণ পর্যন্ত থাকবো জবানের ভেতরে একটা নাম উচ্চারিত হবে তিনি কে তো এবার তারা বলল সালেহ তোমাকে আমরা জাদুকর মনে করছি তুমি নবী নও তবে আমাদের একটা দাবি আছে কি আছে কথা কয় না বলেন না কি আছে দাবি আছে দাবিটা কি আমাদের দাবিটা হচ্ছে যে এই যে সামনে একটা বিশাল বড় পাহাড় দেখতে পাচ্ছ সালেহ ইসলাম বলেন হ্যাঁ দেখতে পাচ্ছি পাহাড় উনি বললেন যে কি করতে হবে বলো কমের লোকেরা বললো সালেহ যদি তুমি তোমার দাবিতে সত্যবাদী হয়ে থাকো যদি তোমার কথা সত্য হয় একটা কাজ তোমাকে করতে হবে